হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি গেমস কম্পিউটার থেকে তো আজকে আপনাদেরকে দেখাবো একটা পিসি বিল্ডিং খুব অল্প টাকার মধ্যে যে গেমিং পিসি যেটাকে বলা হয় eighty five motherboard i five processor four gen DDR three four GB RAM টুয়েল মাউচের আর NVMe M dot two আর আছে আপনার সতেরো ইঞ্চি মনিটর একটা আছে কিবোর্ড মাউস এ ফোর টেকের পাওয়ার সাপ্লাই গেমিং একটা আপনার ক্যাশিং দেখুন ক্যাশিংটা একটু ভালো করে তো বন্ধুরা আমরা এখনও ফিটিং করি নাই নতুন করে আপনাদের প্রথমের থেকে আজকে দেখাবো যে আসলে এই মাদাবোর্ডটার সুবিধা কী অল্প টাকার মধ্যে কি কি সুবিধা আছে তো বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে eighty one eighty five sixty one তারপর আড়াইশো একশো দশ এই যে মাদারবোর্ডগুলো আছে তার মধ্যে আপনার দুশো পঞ্চাশ যে মাদারবোর্ড একশো দশ যে মাদারবোর্ড এই মাদারবোর্ডগুলোর মধ্যে আপনার আছে এমভিএমই সাপোর্টেড এম ডট তবে সবচেয়ে আজব ব্যাপার হচ্ছে যে হুনানজি মাদারবোর্ড যেটা বাজারে কিছুদিন হলো আসছে তো মনে করি অনেক দিন ধরে যে একটা টিউটোরিয়াল করি তো আজকে আমাদের একটু সময় পেলাম তা আসলাম আপনাদের দেখানোর জন্য তো বন্ধুরা দেখুন আমরা প্রথমে আপনাদের মাদারবোর্ডটা দেখাবো সিক্সটি ওয়ান আর এইটটি ফাইভ তো সিক্সটি ওয়ান এইটটি ফাইভ দুইটা মাদার বোর্ডে আপনার এমভিএমই সাপোর্টেড আজব একটা ব্যাপার যেটা কখনো আপনারা বিশ্বাস করতে পারবেন না সেটা আসলে না দেখানো পর্যন্ত তো বন্ধুরা আমরা আপনাদের প্রথমে সিক্সটি ওয়ান মাদারবোর্ডটা একটু দেখাই তো মাদারবোর্ডটা একটু দেখুন এখানে আছে হুনানজি গেমিং মাদারবোর্ড দেখুন মাদারবোর্ডটি সিক্সটি ওয়ান মাদারবোর্ড ভালো করে একটু তাকাই দেখুন B H sixty one H sixty one মানে সিক্সটি ওয়ান মাদারবোর্ড তো আমরা মাদারবোর্ডটি খুলি মাদারবোর্ডের মধ্যে আপনার কি কি আছে সেগুলো দেখাবো আপনার আছে একটা শিট একটা কেবল আর মাদারবোর্ডটি দেখুন মাদারবোর্ডটি বন্ধুরা সিক্সটি ওয়ান মাদারবোর্ডে কখনো আপনারা চিন্তা করে পারেননি যে আসলে এতে এমভিএমই সাপোর্টেড আছে কি না দেখুন মাদারবোর্ডটি ভালো করে এ হচ্ছে কেন এমভিএমই সাপোর্টেড গেমিং মাদারবোর্ড আপনার এতে Windows ten supported Windows ten ছাড়া সেভেন ইউজ ইউজেবল না এটা আর এমভিএমই এম ডট টু ছাড়া সাপোর্টেড না কারণ NVMe SSD M dot two দিলে আপনার এটাকে সাপোর্ট করেন আর কি তো এই বোর্ডে আপনার কি কি সুবিধা আছে দেখুন আপনি ছয়টা ইউএসবি পোর্ট পাবেন একটা ভিজিএ পোর্ট পাবেন একটা ডিভিআই পোর্ট পাবেন একটা এইচডিএমআই পোর্ট পাবেন দুইটা মাউস কিবোর্ডের আলাদা এক্সট্রা স্লট আছে এতে আপনি গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন এক্সট্রা সাতা পোর্ট আছে আপনার চারটে এটা হচ্ছে সিক্সটন আপনার এইটটি ফাইভ দিয়ে একটু দেখায় তো বন্ধুরা আপনাদের আমি একটু এইটটি ফাইভটা দিয়ে দেখাই আপনার এখানে e এমভিএমই কালারফুল আছে আপনার একশো আঠাশ জিবি আই ফাইভ একটা প্রসেসর আছে ফোর্থ জেনারেশনের DDR three four GB RAM আছে আপনার এখানে ষোলোশো বাজার স্পিড টুইন মাউচের একটা মনিটার পাবেন সাথে আর এইটটি ফাইভ মাদারবোর্ড পাবেন আর এটা হচ্ছে গেমিং পিসি হবে গেমিং একটা ক্যাশিং পাবেন গেমিং ক্যাশিংটা একটু দেখবেন সব ভালো করে এখানে আরও আপনার কুলিং ফ্যান লাগানো যাবে ফ্যানগুলো অনেক সুন্দর ক্যাশিংটা অনেক সুন্দর নিজস্ব স্টাইলে কালার চেঞ্জ হয় এখানে আপনার আট জিবি সুইজিংও আছে তো দেখুন আমরা আগে করতে একটু দেখে আসি তো বন্ধুরা আপনাদের প্রত্যেকটা জিনিসের দাম আলাদা আলাদাভাবে দিব কোনটা কেমন দাম বন্ধুরা দেখুন সিক্সটি ওয়ান মাদারবোর্ড আর eighty five motherboard same M dot two NVMe supported graphics কার্ডের আপনার স্লট র্যামের দুইটা আছে আপনার সাতা পোটো দুই চারটে আছে সবচেয়ে বড় ব্যাপার যে এইটটি ফাইভ বোর্ডে আপনার এমভিএমই সাপোর্টেড e পাচ্ছেন যেটা আপনি ব্র্যান্ডের মাদারবোর্ডে আপনি হান্ড্রেড টেনের পর থেকে আর কি এটা অ্যাভেলেবল তো বন্ধুরা যেগুলো আপনাদের দেখালাম আপনার motherboard RAM processor i five four GB RAM এমভিএমইন সাপোর্টেড ডিএ আপনার একশো আঠাশ জিবি এই পিসিটার টোটাল প্রাইস আসতেছে আপনাদের বাইশ হাজার সাতশো টাকা যেটা